This is Antara welcome back to my channel so আজকের ভিডিওতে আমি কিছু ডান্স কস্টিউমের ব্যাপারে কথা বলবো যেগুলো আমি অলরেডি পারফর্ম করেছি অ্যান্ড তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন করেছো যে এই পার্টিকুলার ভিডিওতে আমি কস্টিউমটা পরেছি সেটা কিভাবে পড়েছি সো সেইগুলো আমি আজকে শেয়ার করব। যদিও আমি কিছু কিছু ডান্স ভিডিওর কস্টিউম আমি অলরেডি সেপারেট ভিডিও বানিয়ে আপলোড করেছি বাট স্টিল তোমাদের জানি না কিভাবে তোমাদের খুঁজতে অসুবিধা হচ্ছে বা কেউ কেউ আমাকে আবার কোয়েশ্চেন করছে সো আমি আজকে একটা পুরো সেপারেট ভিডিও বানাচ্ছি যতগুলো ডান্স ভিডিওজের কস্টিউমের রিলেটেড তোমরা আমাকে কোয়েশ্চেন্স করেছো সেই সব কটা ডান্স ভিডিওর কস্টিউম আজকে আমি শেয়ার করবো so without further ado let's move on to the video so first আমি শেয়ার করবো ধনিল আহ্বানো এবং সরস্বতী বন্দনায় যে কস্টিউমটা আমি পরেছি দুটো কস্টিউমে সিমিলার শুধু ডিফারেন্স একটাই যে আমরা কালার কম্বিনেশনটা ডিফারেন্ট পরেছি তো সেই দুটো দুটো কস্টিউমের জন্য কী কী লাগছে ব্লাউজ ইজ মাস্ট তার সাথে লেগিংস বা churidar pant whatever is suitable for you আর লাগছে একটা শাড়ি যেটা আমি দুটো জায়গায় আই থিঙ্ক সেম শাড়ি পরেছিলাম হোয়াইট অ্যান্ড গোল্ড পার বসানো আর তার সাথে যেটা ইম্পর্টেন্ট দ্যাট ইজ একটা হচ্ছে এই হিট কভার যেটা আমরা ভরতনাট্যম কস্টিউমের সাথে পেয়ে থাকি বা ওডিসি কস্টিউমেও থাকে I guess this hip cover আর তার সাথে ভরতনাট্যম কস্টিউমের ফ্রন্ট কভার যেটা অ্যাকচুয়ালি আমরা এই এইভাবে ইউজ করি পাল্লু হিসেবে সো এই দুটো জিনিস ইম্পর্টেন্ট দুটোই আমরা আমার কাছে অনেকগুলোই বানানো রয়েছে সেপারেটলি মানে এটা কোনো ভরতনাট্যম কস্টিউম নয় এই দুটোকে আমি সেপারেটলি বানিয়েছি আর এরকম আমার কাছে প্রচুর আছে so if you want you can make lot of like this অনেকগুলো সেপারেট সেপারেট কালার্সে এটা প্রচুর ইউজফুল তোমরা যদি বানিয়ে রাখো তোমরা এইভাবে পরে মিক্স অ্যান্ড ম্যাচ করে অন্য অন্য ডান্সে ইউজ করতে পারো সো শাড়িটা যেভাবে আমি পরেছি একদমই নর্মাল যেরকম আমরা নর্মাল শাড়ি পরি কুচি দিয়ে শুধু ডিফারেন্স একটাই যে আঁচলটা আমরা ইউজ করব না পুরো শাড়িটাই কুচিতে ইউজ করব আর যেটুকু এন্ড পার্ট যেটা সেটাকে আমরা পুরোটাই র্যাপ করে কোমরে গুজে দেবো এইটুকুই যা ডিফারেন্স আর তার সাথেও আমরা ওপরে এই পাল্লুটাকে ওপরে এইভাবে ফ্রন্ট কাভারটাকে দেব যেভাবে আমরা ভরতনাট্যম কস্টিউম পরি আর হিপ কাভারটা হিপে ইউজ করছি দ্যাটস অল এইটাই যা difference otherwise it looks amazing I think তোমরা আমাকে অনেকবার কোয়েশ্চেন করেছো এই এই কস্টিউমটার ব্যাপারে আজকে আমি সেটার উত্তর দিতে পারলাম সো নেক্সট হচ্ছে ইয়াদেবী আর মধুর ধনীবাজির যে কস্টিউমটা দুটোর মেথড সেম সো একটু আগে যেটা আমি বললাম ব্লাউজ অ্যান্ড লেগিংস হচ্ছে মাস্ট আর তার সাথে এর আগের ভিডিওতে মানে এর আগের পার্টে যেটা আমি বললাম শাড়িটাকে পুরোটাই আমরা লোয়ার পোর্শনে ইউজ করছি উইদাউট পুটিং দ্য পাল্লু আমরা পুরো আঁচলটাকেই কুচি হিসেবে ইউজ করছি আর বাকি পার্টটা কোমরে গুজে নেব সেইটুকু অবধি পুরোপুরি সেম তার সাথে আমরা শুধু ফ্রন্টে যেটা করছি সেটা হচ্ছে একটা ওড়না লাগবে যেটা আমরা ফোল্ড করে জাস্ট ফোল্ড করে এইভাবে আমরা জাস্ট ফ্রন্ট পার্টটাই কভার করছি দ্যাটস অল এইবার এটা তুমি পেছনে নট করে দিতে পারো বা সেফটি পিন দিয়ে লাগাতে পারো দ্যাটস ইউর চয়েস যেটাতে তুমি কমফোর্টেবল তার সাথে লাগবে একটা নেটের ওড়না it can be golden silver whatever যেটা তোমাদের কাছে সুবিধা বা যেটা যে কালার কম্বিনেশন তোমরা ইউজ করছো এটা নেটের হতে পারে বা এনি কালার হতে পারে বা যেগুলো আমরা ইউজ করি ফ্ল্যাশ বা হোয়াট এভার যেটা তোমরা বলো I mean fabric color kora slash or something batik printed slash so you can use all of this so আমি দুটো ডান্স ভিডিওতেই নেটের ওড়না ইউজ করেছিলাম এইভাবে সাইডে সো এইভাবেই জাস্ট এই কস্টিউমটা পরতে পারো তোমরা ইটস ভেরি ইজি বাট দেখতে খুবই সুন্দর লাগে ওকে সো নেক্সট হচ্ছে জিয়াজানের কস্টিউম যেটা সব থেকে ইজি জাস্ট ধোতি শাড়িটা পরতে হবে যেটার ভিডিও আমি অলরেডি সেপারেট একটা ভিডিও বানিয়ে আপলোড করেছি এর আগে তো আমি সেটাকে আর বেশি ডিটেলসে যাচ্ছি না নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটার তোমরা জাস্ট ভিডিওটাতে গিয়ে রেফার করতে পারো যে কীভাবে ধোতি স্টাইল শাড়ি পরতে হয় সো এই ডান্সটাতে আমি যেটা পরেছিলাম ধুতি স্টাইল শাড়ি পুরো নিচটাতে অ্যান্ড ওপরে আমি ইউজ করেছি black skinny it looks similar to this যদিও এটা ব্ল্যাক স্কিনি নয় এটা একটা normal normal crop top but ওই ব্ল্যাক স্কিনই তোমরা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে একটু খুঁজবে হয়তো ওটার আই থিঙ্ক তিনটে কালার থাকে black skin colour and white তো তোমরা যদি তিনটে কালার কিনে রাখো it it comes very handy তোমরা যে কোনো ডান্সের সাথে সেটাকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতে পারো তোমরা যেই কালারে কস্টিউম পরছো সেইভাবে এটা খুবই সুন্দর লাগে আর সবচেয়ে বড় কথা ইট ইজ ভেরি কমফোর্টেবল তোমরা একবার পরে দেখো it is very comfortable dance করতে খুবই সুবিধা হয় আর যদি ব্ল্যাক স্কিনি বা ওই ধরনের জিনিস পরতে তোমরা ইন্টারেস্টেড না থাকো তাহলে what you can do is ব্রোকেটের যেরকম টপ হয় মানে ইটস পেছনে জিপওয়ালা ফুল স্লিভস টপ আমি চেষ্টা চেষ্টা করব সেটা তোমাদেরকে দেখানোর I have one no I have more than five I think তো অনেকগুলো আছে আমার কাছে সেগুলো আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর সেই ধরনের টপও যদি বানিয়ে রাখো ইট লুকস অ্যামেজিং তোমরা যদি ওই হোয়াইট গোল্ডেন পার শাড়ি ধুতি করে পরে ওপরে red red and golden brocade blouse পরো আই থিঙ্ক এটা অনেক সুন্দর লাগে যদি মানে তুমি কোথাও রবীন্দ্র নৃত্য পারফর্ম করছো খুবই সুন্দর লাগে আই উইল শো ইউ আমার কাছে I guess I have a picture of mind so I will share with you that আর that's all dhoti style sari আর ওপরে স্কিনি দ্যাটস অল এইটাই আমি পরেছিলাম ওই ডান্স ভিডিওতে নেক্সট হচ্ছে আইগিরি নন্দিনীর কস্টিউমটা এটা আমার one of the favourite costume আমার খুব ফেভারেট সো তোমরাও এটা খুব পছন্দ করেছো আর আমাকে অনেক কোয়েশ্চেন করেওছো যে এটা কীভাবে আমি পড়েছি যদিও আমি এটার একটা আলাদা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি সো ধোতি স্টাইল শাড়িটার আমি এক্সপ্লেন করব না এই মুহূর্তে সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো তোমরা পাল্লুটা নিয়ে অনেক কোয়েশ্চেন করেছো যেটা আমি অ্যাকচুয়ালি ওই শাড়িটার ব্লাউজ পিস দিয়ে বানিয়েছিলাম সো এই মুহূর্তে আমার কাছে কোনো ব্লাউজ পিস নেই just consider this as a blouse piece এইটা যদি একটা ব্লাউজ পিস হয় হোয়াট আই ডিড ইজ আমি জাস্ট এই এন্ড পার্টটাকে নিয়েছি এক যে কোনো একটা কর্নার আর সেটাকে ভালোভাবে প্লিট করতে হবে জাস্ট লাইক দিস এইভাবে যদি প্লিট করি এইবার জাস্ট ভালো করে প্লিটসগুলোকে ধরে আমাকে জাস্ট এখানে প্লেস করতে হবে ওকে যেভাবে আমরা আঁচল করি নাথিং মানে আলাদা কিছুই না এইবার আস্তে আস্তে এই প্লিটসগুলোকে সুন্দর করে সাজাতে হবে এই মুহূর্তে আমি অত সুন্দর করে করছি না আমি আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য করছি সো এইভাবে জাস্ট করে what you have to do is এইখানে একটা হাতে স্টিচ করে নাও অ্যান্ড এইখান থেকে এই অবধি এই এরকম অবস্থায় একটা হাতে স্টিচ করে নাও একটা রাফ স্টিচ কোনো মেশিন কোনো টেলারের দরকার নেই জাস্ট ডু ইট আর তারপর এটা তোমরা অনেক জায়গায় ইউজ করতে পারো এইভাবে আমি অনেকগুলোই রেডি করে রেখেছি আমি একটা ডান্সের ওড়নাও আমি কাথাকে ইউজ করি সেই ওড়নাটাও আমি এইভাবে স্টিচ করে রেডি করে রেখেছি যা বিকজ ডান্স শোয়ের আগে বা পারফরমেন্সের আগে এইভাবে সুন্দর করে প্লিট করাটা খুব ডিফিকাল্ট সো তোমরাও এটা ট্রাই করতে পারো আগে থেকে স্টিচ করে রেডি করে রাখো প্রচুর নিট অ্যান্ড ক্লিন দেখতে লাগবে সো নেক্সট আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একদমই সিম্পল মানে এতটাই সিম্পল আমি কোনো দিন I did not feel the importance of sharing with you people তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো যে এই শাড়িটা তুমি কীভাবে পড়েছো এই শাড়িটা বলতে আই মিন যে আমি যেই কস্টিউমটা আমি ফাগুন হাওয়ায় হাওয়ায় Swalla closer shape of you এইগুলোতে আমি যেই কস্টিউম মানে শাড়িটা পরেছিলাম সেটা ওটা আমার পরার ধরনের মধ্যে কোনো এফোর্ট নেই নর্মাল যেরকম শাড়ি পরে ওটাই পরেছিলাম কুচি দিয়ে আঁচলটাকে বড় রেখে আঁচলটাকে জাস্ট সামনে পিন আপ করেছি that's all but the only difference is এইটা dance practice sari normal sari যদি বারো হাত হয় এটা তার চেয়েও বড়ো হয় অনেকটা বড় হয় লেন্থে আর ব্রেতে মানে চওড়ায় এটা ছোট হয় সো এই জন্যেই ওটা যখন আমি পরি ইট লুকস ডিফারেন্ট তো তোমরা তোমরা যদি এই ধরনের শাড়ি পেতে চাও তোমরা যেখানে যেই দোকানগুলোতে ডান্সের কস্টিউম বা জুয়েলারিজ পাওয়া যায় সেখানে খোঁজ করতে পারো আদারওয়াইজ আমি আমার ডান্স টিচারের ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারি সেখান থেকে তোমরা এই ধরনের শাড়ি পেয়ে যেতে পারো নেক্সট কস্টিউম যেটা শেয়ার করবো সেটা হচ্ছে বোলো হার হার বা শিবাইয়ের ডান্স যেটা আমি পারফর্ম করেছি সেটা হচ্ছে দুটো ডান্স কস্টিউম যেটা আমি এতক্ষণ ধরে শেয়ার করলাম সেরকম দুটো ডান্স কস্টিউমের মিক্সচার সো সেটা হচ্ছে ফার্স্টে আমি নিচে ধোতি স্টাইল শাড়ি পরেছি সেটা আমি অলরেডি তোমাদের কাছ থেকে তোমাদের কাছে শেয়ার করেছি আর নিচেও লিঙ্ক দেওয়া আছে তো তোমরা দেখে নিতে পারো আর ওপরে যেটা করেছি ফ্রন্ট কাভার যেটা আমি একটু আগে বললাম মধুর ধ্বনিতে আমি ইউজ করেছি সেরকমই একটা ফ্রন্ট কাভার আর একটা হিপ কাভার যেটা কালারে ডিফারেন্ট বাট জিনিসটা একদমই সেম এরকম আমার কাছে অনেকগুলো কালার্সের বানানো রয়েছে সো সেগুলি আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরি সো তোমরাও এরকম বানিয়ে রাখতে পারো আর এই ডান্সের সাথে আমি যে হেয়ারস্টাইল করেছিলাম সেইটারও একটা আলাদা ভিডিও আমি বানিয়েছি যদি তোমরা এখনও দেখে না থাকো তাহলে লিঙ্ক নিচে দেওয়া আছে তোমরা গিয়ে সেটা দেখতে পারো সো আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে আর যদি কোনো ডান্সে কস্টিউম মেকআপ বা হেয়ারস্টাইল রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবে আমি চেষ্টা করব সেটারও একটা সেপারেট ভিডিও বানানোর আর আরেকটা কথা আমি খুব খুব খুব happy because I I have completed two years in YouTube আর তার সাথে we are a family of twenty two K family members I am so grateful and thankful to you people I mean এইভাবেই আমাকে ভালোবাসো আর সাপোর্ট করতে থাকো আমি আরও অনেক অনেক নতুন ভিডিও তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব Also, my friend has started his own uh, YouTube channel which is related to movie reviews, and he does awesome movie reviews, guys. You can just go and watch his channel. If you like it, please subscribe to his channel and show some love to him.